আসসালামু আলাইকুম ডিপিআরসি পক্ষ থেকে চলে আসলাম দর্শক প্রতিনিয়ত আপনাদের মাঝে আমরা নতুন নতুন পেশেন্ট নিয়ে আসি নতুন রোগ নিয়ে আলোচনা করি আমার সাথে আছেন এম ডি মামুনুল হক আমাদের নতুন বলতে আমাদের পুরনো পেশেন্ট উনি আমাদের হসপিটালে ভর্তি ছিলেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন তো সেক্ষেত্রে হচ্ছে উনি আমাদের বলতে গেলে পুরনো পেশেন্ট দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসার পর ভর্তি থাকেন ট্রিটমেন্ট নিয়ে যতদিন পর্যন্ত ট্রিটমেন্ট নেন ততদিন পর্যন্ত ভালো থাকে বাসায় চলে যাওয়ার পর আবার পুনরায় অসুস্থ হয়ে যায় বা এরকম একটা ভ্রান্ত ধারণা থাকে তো সেটার জন্য আসলে মূলত আজকে আমাদের এই ভিডিওটা আজকে যিনি আছেন আমার সাথে উনি আমাদের এখানে প্রায় অনেক দিন ভর্তি ছিলেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন তো সেক্ষেত্রে আমরা যেটা আপনাদেরকে বোঝাতে চাবো বা বলতে চাইবো সেটা হচ্ছে বা যে কথাটা নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে সেটা স্যার হচ্ছে স্যার নিজের বাসায় আপনাদের কাছে প্রকাশ করবেন যে উনি প্রথম অবস্থায় কেমন ছিলেন বা কি রোগ নিয়ে আমাদের এখানে আসছিলেন আর এখন পর্যন্ত ওনার কি অবস্থা শরীরের কি কন্ডিশন সেটা নিয়ে আজকে আলোচনা করব তো দর্শক চলুন ওনার সাথে একটু পরিচয় হয়নি যে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যারের নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ মামুন মির্দা আচ্ছা স্যার আমরা ইতিমধ্যে জানি আপনি একজন জিপিএস পেশেন্ট ছিলেন আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছিলেন প্রায় অনেকদিন পূর্তি থেকে আপনি ইনশাল্লাহ সুস্থ হয়েছেন আপনাকে আমরা অ্যাসে টিভিতেও দেখেছি বিভিন্ন আমাদের আগের ভিডিওগুলোতেও আপনাকে রিভিউ করেছি তো আজকে আবার সেই পুনরায় আবার রিভিউতে আসছেন তো সেই সম্পর্কে স্যার আমি একটু জানতে চাইবো প্রথম থেকে আপনার মূল সমস্যাটা কি হয়েছিল যদি একটু শর্টকাট বলতেন শর্টকাট দর্শক আমি শুরুতে একটু বলতেছি এটা আমি আমার পার থেকে শুরু হয়েছিল মানে নরমালি আপনি হাঁটতে হাঁটতে পারতাম না দেখেছি হ্যাঁ, এখানে আমি হাঁটতে আচ্ছা। এখানে আমি আসছি হ্যাঁ, হ্যাঁ, আসছেন এখানে আসছি আচ্ছা আসার পর ভর্তি নিব স্যার আচ্ছা, ডাক্তার সাহেব দেখলেন ভর্তি নিল ভর্তি হওয়ার পর এই ট্রিটমেন্ট চলতেছিল ভালো তাদের শকুল্লা প্রধান স্যার দেখলো ডাক্তার দিল থেরাপিস্ট হুমায়ুন সাহেব ছিল স্যার আমি একটু প্রথম থেকে জানতে চাইবো আপনি কতদিন ভর্তি থেকেছিলেন এখানে আমি প্রথমে ছিলাম আমি আপনার আচ্ছা। এক মাস ছিলাম এখানে এখানে আমি অবনীত হয়েছিলাম মানে যথার্থ আপনি একটা ট্রিটমেন্ট পাননি তখন ট্রিটমেন্ট পাইনি আচ্ছা সঠিক ট্রিটমেন্টটা আমি পাইনি এটা আমার যে ভাইরাসের ট্রিটমেন্টটা এটা আমি ওখানে পাই নাই আচ্ছা। পরে ডাক্তার বলতেছিল যে আপনারা চলে যান আচ্ছা, আচ্ছা তা আমরা ওখান থেকে না আইসা যেমন আমরা খুঁজতেছিলাম তখন ওই ছোটো ভাই আসলো আইসা আর আর এক ছোটো ভাই দুই ছোটো ভাই আসছিল পরে এখানে যেতে ছিল আচ্ছা। যাওয়ার পরে দেখছিল টিপারছি হসপিটাল আচ্ছা থেরাপি সেন্টার তখন স্যারের সাথে যোগাযোগ করলো যে আমাদের এখানে সরাসরি এসে যোগাযোগ করে যোগাযোগ করছে আচ্ছা। স্যারের সাথে সরাসরি স্যারের সাথে যোগাযোগ করে স্যারের সাথে যোগাযোগ করে স্যার বললো নিয়ে আসেন আমি ওই ওই হাসপাতালে ছিলাম ওই হাসপাতাল থেকে এখানে সরাসরি এখানে চলে হ্যাঁ, আসলাম ওখানে ভর্তি ছিলাম ওখান এখানে ভর্তি নিল স্যারে আচ্ছা। স্যারে ভর্তি নেওয়ার পরে এখানে সরাসরি আসলাম এখন তারপর থেকে আর স্যার আমার ট্রিটমেন্ট এসে আপনি ভর্তি হয়ে গেলেন এখানে এসে ভর্তি দিয়েছে আচ্ছা তারপর হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে আপনার ট্রিটমেন্টটা চলল বহুত কতদিন ভর্তি থেকেছিলেন ওখানে ছিলাম এখানে 6 মাস ছিলাম 6 মাস ভর্তি ছিলেন দর্শক আপনারা জানেন যে জিবিএস হচ্ছে এমন একটা ভাইরাস যেটা হচ্ছে আপনার মানে কম সময় আপনি সুস্থ হবেন না সেটা হচ্ছে একদম নির্মূল করতে হলে আপনি দীর্ঘদিন কারো ছয় মাস লাগে কারো এক বছর লাগে এমনও হতে পারে দুই বছর ট্রিটমেন্ট নিচ্ছেন আপনি দুই বছর পরে গিয়ে সুস্থ হচ্ছেন এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন জিবিএস মানেই একটা মারাত্মক একটা রোগ মারাত্মক একটা অনেক বড় ধরনের রোগ সেটা নির্মূল করতে হলে অবশ্যই আপনার ফিজিওথেরাপির মাধ্যমে অনেক দিন ভর্তি থেকে অনেক দিন ডাক্তারের ফলো আপে থেকে আপনি সুস্থ হতে হবে ট্রিটমেন্ট নিতে হবে আচ্ছা স্যার আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আপনি অনেক দিন প্রায় ছয় মাসের মতো ভর্তি ছিলেন তারপর হচ্ছে আপনি ভালোর দিকে চাচ্ছেন কতদিন মানে স্যার আমাকে বলছিল আপনার সাথে আমি পাঁচচল্লিশ দিন সময় দিয়েছে প্রথম আচ্ছা আচ্ছা মানে পাঁচচল্লিশ দিন ভর্তি ভর্তি থাকার কথা বলে হচ্ছে কন্ডিশনটা জানবে যে আপনার শরীরের পজিশনটা কি অবস্থায় হ্যাঁ, আছে তারপরে যেমন এক মাস আচ্ছা। দুই মাস আরেক মাস ঠিক আছে স্যার যখন আমার সাহস দিচ্ছে আমি সাহস রাখছি শরীর জি জি আপনি যখন ভর্তি থাকছেন ট্রিটমেন্ট নিচ্ছেন তখন আপনি যে ফিল করতেছেন যে না আমি আগে যতটা প্রথম অবস্থার যেমনটা ছিলাম আমি একটু রিকভারের দিকে যাচ্ছি আমি ওই দিকটা থেকে ফিরে আসতেছি ভালোর দিকে যাচ্ছি এমনটা মনে করে আপনি এতদিন ভর্তি ছিলেন আচ্ছা তো কতদিন পরে বুঝতে পারলেন যে আসলে আপনি পরিপূর্ণ একদম স্বাভাবিক হচ্ছেন বা আপনি নিজেই হাঁটাচলা করতে পারবেন এমনটা কতদিন আমি তিন মাস চার মাস আচ্ছা চার মাস পরে চার মাস পরে একটু আমি ও জুতো দিয়েছিল স্যারে আচ্ছা আচ্ছা তখন ওই জুতোর মাধ্যমে আমি হাঁটতাম বিশেষ এক ধরনের জুতো আপনাকে দিয়েছিল বিশেষ ধরনের জুতো আচ্ছা। দিয়েছিল ওইটা সাপোর্ট আমি হাঁটতাম আচ্ছা। ধরে হাঁটতাম কেউ ধরে হাঁটাই তো পড়তাম আচ্ছা তারপরে সিঙ্গেল হাঁটছি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে এমন এই হাত দিয়ে ধরতে পারি নাই কিছু এই দুই দুইটা আঙ্গুল একসাথে করতে পারি নাই আচ্ছা হাত দেখাইতে পারি নাই মানে এমন একটা অবস্থা হয়েছিল যে আপনি হাতে কিছু খেতেই পারছেন ছয় মাস আমি হাত দিয়ে কিছু খাইতেই পারি না এই দুইটা আঙ্গুল দিয়ে একটা ভাত খেতে পারি না উঠাইতে পারি ঠিক আছে এই আস্তে আস্তে আস্তে ট্রিটমেন্ট থেরাপিতে দিতে স্যার দেখতে দেখতে ইনশাল্লাহ আস্তে আস্তে আর ছয় মাসের তারপর হচ্ছে আপনি ছয় মাস ভর্তি থাকার পরে বাসায় চলে গেলেন জি যখন স্যার আপনি চলে গেলেন তখন আপনার ফিলটা কেমন ছিল আপনি কতটুকু নিজেকে সুস্থ মনে করেছেন আমি সুস্থ নাইনটি পার্সেন্ট আমি সুস্থ মনে করছি নাইনটি পার্সেন্ট সুস্থ হয়ে গেছে সুস্থ মনে করছি আচ্ছা তারপর হচ্ছে আপনি বাসায় চলে গেলেন আপনি স্যার আপনাকে হচ্ছে যেভাবে গাইডলাইন দিয়েছে যেভাবে ট্রিটমেন্ট নেওয়ার কথা বলেছে যেভাবে ব্যায়ামগুলি বেসিক ব্যায়ামগুলো আপনাকে করতে বলেছে আপনি সেভাবেই করে যাচ্ছেন জি আমি একা একা করছি কারো সাপোর্ট নিচ্ছি ওয়াইফের আচ্ছা। সাপোর্ট হ্যাঁ। নিচ্ছি আমার বাচ্চার সাপোর্ট নিচ্ছি আচ্ছা। আর ওষুধগুলো ছিল ওষুধগুলো নিয়মিত খাইছি আচ্ছা। হ্যাঁ। স্যার কিন্তু আপনি যখন চলে গেলেন স্যার আপনাকে বলেছে যে আপনি সবসময় স্যারের ফলো আপে থাকতে হবে হ্যাঁ, হ্যাঁ, একটা টাইম দিয়ে যে আপনি এতদিন পরে এসে ফলো আপে যাবেন পরে চারবার আসলাম নিয়ে আচ্ছা, আচ্ছা। এখন আজকে আসলেন স্যারকে দেখালেন কতদিন পরে আসছেন এখন আমি চার মাস পরে আসছি চার মাস পরে এর আগে ওষুধ নিয়ে গেছি স্যার থেকে ছোট ওষুধ নিয়ে গেছিল ওষুধ আমি খাইছিলাম তার একটু সমস্যা পায় পায়ে আছে তো এই জন্য আসলে স্যারের কাছে আর স্যার আমরা তো জানি যে আপনি ছয় মাস আমাদের এখানে ভর্তি ছিলেন চার মাস পরে আবার স্যারের ফলো আপে আসছেন এখন স্যার কি অবস্থা সেটা আমরা একটু এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আমার কাছে আল্লাহ অনেক সুস্থ করছেন মানুষের দোয়া আগে আল্লাহ আমাকে অনেক ভালো করছে এসব উল্লাহ প্রধান স্যার অনেক ভালো মানে আপনি যে জায়গা থেকে যে অসুস্থতা থেকে আপনি সুস্থতায় আজকে পরিপূর্ণ আপনি সুস্থভাবে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন শরীরটাকে অনেক সুস্থ মনে করছেন তো আসলে সেই জায়গা থেকে আপনার মতো যে জিবিএস পেশেন্টগুলি আছে অর্থাৎ এই জিবিএস বলতে অস্টিও আর্থ্রাইটিস আর্থ্রাইটিস এই ধরনের পেশেন্টগুলোও হচ্ছে আমাদের এখানে বিশেষ করে ট্রিটমেন্ট হ্যাঁ, হয় তো সেই জায়গা থেকে আপনি একটু যদি ওনাদের উদ্দেশ্যে কিছু বলতেন হ্যাঁ দর্শক এখানে মূলত আপনার অবশ্যই সময় নিতে হবে আপনাদেরকে সময় নিতে হবে স্যার যেগুলো বলবে নিয়মকানুন বলবে দুই মাস ছয় মাস চার মাস আমি যতটুকু দেখছি যে এখানকার বেশিরভাগ পেশেন্টই নাইনটি ফাইভ পার্সেন্ট পেশেন্টই ভালো হয়েছে ভালো হয়েছে আর তো যাদের একটু বেশি সমস্যা ছিল দীর্ঘদিন বা আপনার টাইমটা বেশি হয়ে গেছিলো পরে আসছে তারা একটু ভালো কম নিচ্ছে আর যারা টু ট্রিটমেন্ট খুব দ্রুত নিচ্ছে ইন্ডিয়া থেকে আসছে তারপরে ওখানে ভালো হয় নাই এখানে এসে ভালো হয়েছে জিনিসটা দেখছি আচ্ছা, আচ্ছা। ঠিক আছে স্যার অনেক ভালো হয়েছে অনেক রোগ অনেক রোগী ভালো হয়েছে আচ্ছা দর্শক শুনতে পেলেন স্যার হচ্ছে ওনার বাসায় আপনাদেরকে বোঝাতে চেয়েছে আসলে আপনারা যদি পরিপূর্ণ একটা চিকিৎসা নিতে চান পরিপূর্ণভাবে সুস্থ হতে চান তাহলে ডক্টরের ফলো আপে থাকা ভর্তি থাকা এর কোনো বিকল্প নেই তো সেই জিনিসটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছেন এবং কি সে উনি এটাও বোঝাতে চেয়েছেন যে যদি পরিপূর্ণ চিকিৎসা নিতে হয় বা আপনি পরিপূর্ণভাবে সুস্থতা অর্জন করতে চান তাহলে আপনার যাদের জিপিএস পেশেন্ট আছে অস্টিও আথরাইটিস আর্থ্রাইটিস এই ধরনের সমস্যা বা এই ধরনের রোগে যারা ভুগছেন তাদের জন্য একমাত্র বেস্ট চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপির মাধ্যমে একমাত্র এই ধরনের সমস্যা থেকে সমাধান সম্ভব বা মুক্তি পাওয়া সম্ভব তো দর্শক আপনাদের উদ্দেশ্যে শুধু আমি এতটুকুই বলবো আপনারা যদি এ ধরনের পেশেন্ট দেশ ও দেশের বাইরে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনাদের জন্য আমি এই সাজেস্টটা করব যে আপনি আমাদের হসপিটালে আসেন ডক্টর শফিউল্লাহ প্রতাপ স্যারকে দেখান অবশ্যই আপনি আপনার পরিপূর্ণ একটা চিকিৎসা পাবেন ইনশাল্লাহ আপনি সুস্থতা অর্জন করবেন তো দর্শক আজকের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সুস্থতা কামনা করছি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনি আমাদের সাথে ছিলেন প্রত্যেকটা ভিডিওতে আপনি আপনার মতো করে বা দর্শকদেরকে বুঝাতে চেয়েছেন যে আসলে আমাদের ট্রিটমেন্টটা অনেক একটা বেস্ট চিকিৎসা জি অবশ্যই বলবো এটা আমি আল্লাহ আমাকে সুস্থ করছে আমি তার জন্য অনেক দোয়া করি আমাকে যে সাহায্য করছে টাকা পয়সা দিয়ে তার জন্য আমি অনেক অনেক দোয়া করি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ স্যার হ্যাঁ, আপনি আমাদের সাথে ছিলেন আপনারা অবশ্যই এখানে আসবেন ধৈর্য এবং সময় নেবেন ধৈর্য হারা হবেন না সময় নেবেন আল্লাহ পাক সুস্থ করবে এখানে আসলো ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই শেষ করলাম